অন্য কেউ ওই জায়গায় অ্যাকাউন্ট করতে পারে না তো আপনি কিভাবে বাংলাদেশ থেকে করবেন এবং ওই অ্যাকাউন্টটা কিভাবে টিকবে কোন সাইটের মাধ্যমে কাজ করবেন আর বর্তমান ফেসবুকের কি নতুন আপডেট সেই আপডেটগুলো পেতে আমার ফেসবুক